করছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইউনিয়ন ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ চাল চুরি করছে সরকারি চাল এক টন চাল চুরি হয়েছে এবং চুরি করে বিক্রি করা হয়েছে বিক্রি করার পর যখন এখন জানাজানি হয়ে গেছে এখন এই যারা ক্রেতা আমি আমি যেহেতু আমার মাল আমার পুরো নাম নাম চাল কয় টাকা হারে কিনছেন কিছু বলতে পারবেন নাকি হ্যাঁ, বলতে পারেন না চকিদার বোধ হয় ইসুফ বয়স হবে কিরম পঁয়ত্রিশ ফাইভ কার কাজ দিয়া জানি কেন আইনাল কেন্সে বলে নাকি এইবার ইসুফের কাজ দিয়া ইসুফ কেন্সে আয়নাল কিনছে আয়নাল চকিদার কিনছে ইসুবে হ্যাঁ, মিছিল করবে না এখন আমি আমার চোর বানাবার জন্য যা লাগে হ্যাঁ তো করবে কিন্তু এই দেশি জনগণ তো সেটা তো আর বিশ্বাস করবে কয় নম্বর মিছিল করে কয় নম্বর দুই নম্বর আমার কাছে প্রথম এক মেম্বার ফোন দিয়ে বলছে জামাল মেম্বার আমি বললাম গ্রাম পুলিশ চাকরি করি জামাল মেম্বার ফোন দিয়ে বলছে যে কইছে তুমি চাল কিনবা হয় কত রেট হে রেট চাইছি কত পঁয়ত্রিশ হাজার টাকা রেট মানে পঁয়ত্রিশ টাকা কেজি হিসেবে আমি বলছি না বাবা আমি ওই মাল কিনবো না না কেনার পরে ইসুফ ওই পাশের বাড়ি ইসুফ সে দর করিয়া কার লগে দল করছে জানি না জামাল মেম্বারের সাথে করছে না মনির মেম্বারের সাথে করছে তার তাও জানি না কার সাথে করছে ড্রিল করছে সে মাল কিনছে তা সে অর্ধেক নিয়েছে অর্ধেক মাল আমার দেশে হ্যাঁ এক টন মাল অর্ধেক আমার দেশে তিরিশ হাজার টাকায় কথা হয়েছে বলে এই তাহলে ঠিক আছে আমার অর্ধেক দেশে আর অর্ধেক সে নিয়েছে আপনি কয় বস্তা দশ বস্তা আর দশ বস্তা হে দশ বস্তা পনেরো বস্তা চাল বিশ হাজার যে রিলিফের চাল আপনি দেখেন না আমি খেয়াল আপনি কি আমি ব্যবসা করি হ্যাঁ? ব্যবসা এখন এখন এটা আপনার এই বাড়িতে ছিল নিয়ে যান কোথায় এটা পরিষদে জমা দিতে কইছে কি চেয়ারম্যান এবার আরো ওই যে সেক্রেটারি আছে স্বেচ্ছাসেবী এই এখন আপনি কিনে আনছেন আবার জমা দেন কেন আমার চাল যদি না জমা দিই হলে আমার কইছে থানায় দিয়ে দেবে আপনারে হ্যাঁ রাত্রের মধ্যে তা আপনি কিনে আনছেন আপনারা থানায় দেবে মানে কিনে আনছি পরিষদের চাল কিনছি এই যে আপনিও প্রশ্ন করছেন যে এটা সরকারি চাল আপনি জানেন না এই প্রশ্ন হেলা হেরাও করছে তাহলে হেরা বিক্রি করে হেরা প্রশ্ন করে এরাই তো বিক্রি করছে হেরা করে এটা বিকেল হইতে আর কি এটা মানে অনেক কি ইয়ে হইতেছে সন্ধ্যার পর জমা চাইছে ধরা খাওয়ার পর স্যার রাত্রে রাত্রে চুরি রাত্রে চাইছে অন্ধকারে পক্ষ চাল চুরি করছে ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ চাল চুরি করছে সরকারি চাল চাল বিক্রি করা হয়েছে বিক্রি করার পর যখন এখন জানাজানি হয়ে গেছে এখন এই যারা ক্রেতা ছিল তাদেরকে চাপ দিয়া আবার এই চালগুলো তারা পরিশোধের ভিতর নেওয়ার চেষ্টা করতেছে এখন আমরা এই জায়গায় বরুপাশা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ছাত্রলীগ যুবলীগ আমরা সবাই মিলে এই এই যে চুরির ব্যাপারটা নিয়ে তদন্ত করে বিকাল থেকে এখন তাদেরকে হাজির করছে যার কাছে বিক্রি করা হয়েছে তাকে আর যেন ইউনিয়ন পরিষদের চাল এভাবে চুরি না হয় এর থেকে সবাই শিক্ষা নিতে পারে গরিব অসহায় মানুষ যেন আর এই চাল থেকে বঞ্চিত না হয় সবাই যেন ভাত খেয়ে বাঁচতে পারে আর এই যারা দুই চাল বাজার করে খাইতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঈদের চাল উপহার সেই চাল যারা চুরি করছে আমরা তাদের কঠিন আচ্ছা, বিচার আচ্ছা, চাই আচ্ছা। আমি পুলিশ ইন্সপেক্টর তদন্ত নলসিটি থানা ইন্সপেক্টর রঞ্জন মাধ্যমে শুনলাম যে এখানে বাড়িতে কিছু চাল রাখা আছে এসে আপনাদের উপস্থিতি দেখলাম যেখানে চাল রাখা নয় বস্তা চাল রাখা আছে পর্যন্ত এখন এইটা আমরা যেটা সত্যতা পাবো সেই মতো আইনগত ব্যবস্থা নেব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে আইনগত হ্যাঁ আমি আমি যেহেতু আমার মাল আমার রিসিভ করার পরে সচিবের কাছে আমরা মাল তাল রাখি যেহেতু সে অফিসের দায়িত্ব আপনি তারে দিতে দিয়ে বললেন যে বিতরণ কর হ্যাঁ যেন এইখানে যেহেতু মালার নাই এইটা এইটার হলডমের ভিতর মালার নাই সে বাদ বাকি চালটা হ্যাঁ ওইটা যেটা আছে সেটা দিয়ে তুমি দাও আপনাকে জবাব দেবে যে এই চালটা কিভাবে এতগুলো অবস্থা বাইরে চলে গেল এখন সে আমাকে আমাকে যখন চাল দিয়ে গেছে সে আপনাকে বিপদে ফলাইলো না হ্যাঁ বিপদে আমি তো বিপদেই মূলত আমি তো বিপদী এখন এখন আমি তো আর জানি না যেন আমার ওখানে কম আছে কি আছে কারণ এর আগেও চাউলের ওই এই যে চাউলের বস্তাগুলো যে বাইরে সেটা তো সত্য হ্যাঁ সত্য তাহলে সচিব যে জড়িত কনফার্ম আমি জানি না আমি জানি না এখন সচিব জড়িত না না না আমি বলি হইতে হইতে পারে হইতে পারে না না আমি জানি না আমি যেটা জানি না চাবি সচিবের কাছে চাবি সচিবের কাছে আসামি তো হ্যাঁ। সচিব হবে হ্যাঁ আসামি তো সচিব হ্যাঁ, হ্যাঁ। হবে তাই হ্যাঁ সচিব জানে জানা